দিনাজপুরের রুদ্রপুর গ্রামে একটা সময় কোনো স্কুলই ছিল না এরপর দ্বীপ শিখা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন অনগ্রসর গ্রামটিতে একটি স্কুল প্রতিষ্ঠা করল স্কুলটির নাম দ্বীপ শিখা মেটি স্কুল তবে অজপরা গায়ের এই স্কুলটিকে কেবলই একটা সাধারণ স্কুল মনে করার কোনো কারণ নেই স্কুলটির বিশেষত্ব বলে শেষ করা যাবে না ভিন্নধর্মী নির্মাণশৈলীর কারণে এর নাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে কারা কিভাবে প্রতিষ্ঠা করল মেটি স্কুল আর এই স্কুলের বিশেষত্বই বাকি দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রাম আর দশটা গ্রামের মতো এখানে সমস্ত নাগরিক সুবিধা থাকার কথা ছিল কিন্তু পরিতাপের বিষয় হলো নাগরিক সুবিধা তো দূরে থাক ছেলে মেয়েদের পড়াশোনার জন্য গ্রামটিতে একটা স্কুলও ছিল না ছেলে মেয়েদের চার পাঁচ কিলোমিটার পথ হেঁটে গিয়ে পড়াশোনা করতে হতো অন্য কোনো গ্রামে অভিভাবকদের মধ্যে শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা থাকলেও আর্থিক সংকট এবং উদ্যোগের অভাবে তা সম্ভব হয়ে ওঠেনি সমস্যা সমাধানে এগিয়ে আসে দ্বীপ শিখা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠানটি উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করে মেটি স্কুল নামের ধরনের ব্যতিক্রমী এক স্কুল মেটি স্কুলের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল এটিতে আধুনিক সব উপকরণের পরিবর্তে মাটি ও বাঁশের ব্যবহার করা হয়েছে স্থানীয় সব উপকরণ দিয়ে তৈরি স্কুলটি নির্মাণে ব্যবহার করা হয়েছে মাটি খড় বালু ও বাঁশ দড়ি খড় কাঠ টিন রড ইট ও সিমেন্ট মাটি আর খড় মেশানো কাদা দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি দেয়াল এছাড়া বৃষ্টির পানি দেয়ালে লাগলে খড়ের জন্য পানি নিচে গড়িয়ে পড়ে দেয়ালের ভেতরে উপর দেওয়া হয়েছে আর্দ্রতা রোধক যা মাটির নিচের আর্দ্রতা বজায় রাখে দেয়ালের প্লাস্টারে ব্যবহার করা হয়েছে মাটি ও বালু মেজের প্লাস্টারের জন্য ব্যবহার করা হয়েছে পাম অয়েল ও সাবানের পেস্ট যা সাধারণভাবে ওয়াটারপ্রুফ বাইরে থেকে প্লাস্টার করা হয়নি তাই স্কুলটি নির্মাণে ব্যবহৃত উপকরণের সবই চোখে পড়ে মেটি স্কুল দোতলা স্কুলটি নয় ফুট উচ্চতার উপরে প্রথম তলায় ছাদ হিসেবে বাঁশের প্যাটার্ন দেওয়া হয়েছে এরপর বাঁশের উপর চাটাই ও মাটি দিয়ে তৈরি করা হয়েছে ছাদ দশ ফুট উচ্চতার উপরে দোতলার ছাদে বাঁশের সঙ্গে কাঠ দেওয়া হয়েছে মেটি স্কুল ছয় কক্ষ বিশিষ্ট মাটির তৈরি একটি দোতলা ভবন এর আয়তন আট হাজার বর্গফুট ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে সতেরো লাখ টাকা অথচ ইট সিমেন্টের এমন একটি বিল্ডিং তৈরিতে ব্যয় হবে নব্বই লাখ থেকে এক কোটি টাকা মেট্রি স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠা পেলেও আলোচিত এই স্থাপনাটির নির্মাণ শুরু হয় দু সালের সেপ্টেম্বরে জার্মানির শান্তি দাতা সংস্থার অনুদানে এই স্কুল নির্মিত হয় অস্ট্রিয়ার লিজ ইউনিভার্সিটির ছাত্ররা এই স্কুল নির্মাণে অবদান রাখেন সহযোগিতা করেন দ্বীপ শিক্ষা প্রকল্পের কর্মীরা জার্মান আর্কিটেক্ট আন্না হিয়ারিঙ্গার ও আইকে রোয়ার্ক এর তত্ত্বাবধান করেন দেশে বিদেশে সবখানে প্রশংসিত হয়েছে মেটি স্কুল দু সালে ইমারত ইমারতটি আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছে এছাড়া আনা হেরিঙ্গার দু সালে ইমারতটি নকশা করার জন্য কারিস্টোর নকশা পুরস্কারে ভূষিত হন পুরস্কার হিসেবে দ্বীপ শিক্ষাকে তেরো হাজার সাতশো মার্কিন ডলার প্রদান করা হয় এছাড়া আর্কিটেক্ট আন্না হিয়ারিঙ্গারকে ষোলো হাজার পাঁচশো মার্কিন ডলার এবং আর্কিটেক্ট আইকে রোজওয়ার্ককে আট হাজার দুশো ডলার দেওয়া হয় বর্তমানে স্কুলে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এখানে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি নাচ গান অভিনয় চিত্রাঙ্কন এবং ইংরেজি ভাষা শেখানো হয় স্থাপত্যশৈলীর মতো মেটি স্কুলের শিক্ষার দ্বিতীয় ছড়িয়ে পড়ুক দেশে বিদেশের সবখানে এমনটাই প্রত্যাশা